আজ বাদে কাল জ্বর পাড়াতে আসেই যদি দায়িত্ব আর ভয়ের তখন ভীষণ লড়াই অসারে যেন না হয়ে যায় মানুষ বোধি সুজন যেন তোমার দেখা তার পাশে পাই পাশে মানেই ছোঁয়া তো নয় সবার জানা ভরসা দেওয়া যায় তো জানো দূরে থেকেও তখন তাদের বাইরে যাওয়াই বেবাক মানা সেই বিপদে বন্ধু হয়ে পৌঁছে যেও ভোগবে তারা মৃত্যু ছাড়াও অন্য ভয়ে এই বুঝি কেউ করিল এসে সমাজ্যুত তুমিও জানো আশঙ্কা ঠিক ভুলও নয় সমাজ জোড়ে ছড়িয়ে আছে এমন ভূত বন্ধু তোমার দায় মিটিও তিনটি পথে দিনের বাজার মুদি ওষুধ পাঠিও তাদের ওদের ঘিরে গুজব না হয় কোনো মতে যে ছড়াবে ধমকিও খুব সেই বেটাদের সেসব ছাড়াও আরেকটা ভার তোমার আছে গল্প করো ফোনে যেন হয়নি কিছুই ডুবছে যে লোক কুটো পেলেও আঁকড়ে বাঁচে শরীর ছোঁয়া বারণ তো কি মনটা তো ছবি আজ বাদে কাল পাড়ার কারো সে জ্বর হলে ভরসা নিয়ে তাদের যেন পাশে দাঁড়াই ফেসবুকে যে স্ট্যাটাস দেখি আছি বলে বাস্তবিকের মাঠেও সবার তেমনটি চাই কোভিড যেন কারোর না হয় একার লড়াই কোভিড যেন কারোর না হয় একার লড়াই